নমস্কার প্রিয় দর্শকবৃন্দ মৎস্য অবতার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন প্রিয় দর্শকবৃন্দ আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালোই আছেন প্রিয় দর্শকবৃন্দ আপনারা হয়তো সকলেই জানেন যে ফেস দ্য পিপুল নামক একটি অনুষ্ঠানে বা ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে যেখানে সাইফুর রহমান সাগর নামক উপস্থাপকের উপস্থাপনায় ও পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বিতর্কটির বিষয় ছিল গোমাংস ভক্ষণ অর্থাৎ হিন্দু ধর্মে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ না অনুমোদিত সে বিষয়ে বিতর্কটিতে ইসলাম ধর্মের পক্ষ থেকে ব্রাদার রাহুল নামক কপট ভণ্ড ডাক্তার জাকির নায়কের ন্যায় ধূর্ত ও মিথ্যাচারীর সাথে হিন্দুদের আর্য সমাজ নামক একটি সংগঠনের পক্ষ থেকে নব আর্য পূর্ব নাম মেহবুব আলী বর্তমান নাম মহেন্দ্রপাল আর্য নামক এক ব্যক্তি অংশগ্রহণ করেন অনুষ্ঠিত উক্ত বিতর্কে ধূর্ত কপট ও মিথ্যাচারী ব্রাদার রাহুল নামক ব্যক্তিটি সনাতন ধর্মে গোমাংস ভক্ষণ বিষয়ে যে মিথ্যা প্রতারণা পূর্ণ ও ভুল তথ্য উপস্থাপন করে সনাতন ধর্মানুসারীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করেছেন তা আমার এই প্রতিবাদী ইউটিউব চ্যানেল মৎস্য অবতারে ধারাবাহিক পর্বের মাধ্যমে উপস্থাপন করা হবে এবং সেই সাথে ব্রাদার রাহুল ডাক্তার জাকির নায়েক সহ বিভিন্ন কাঠমোল্লাদের ও উক্ত মিথ্যা দাবি ও প্রতারণাপূর্ণ দাবিগুলি খণ্ডন করা হবে তবে তার আগে একটি কথা প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই দয়া করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নতুন নতুন সব আপডেট ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি পুরোটাই দেখার জন্য আমার সাথেই থাকুন একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার মৎস্য অবতার মৎস্য অবতার দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট ভিডিও পেতে বেল আইকনে চাপুন ধন্যবাদ দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে দেখুন অনুবাদে বলছে তিনি মাংস ভোজন করেন না মধু পান করেন না একমাত্র পূজা উপযোগী উত্তম সাত্বিক খাদ্যই ভোজন করেন তাহলে প্রিয় দর্শক কি বুঝলেন শ্রী রামচন্দ্র কি মাংস ভোজন করেন দেখুন সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছে আমি আবারও দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক এই ছিল গত পর্বে গত পর্বের অর্থাৎ রামায়ণে গুমাংস ভক্ষক শ্রীরাম না রাক্ষসগঞ্জ নামক পর্বের প্রথম অংশের পর আজ হবে শেষ অংশ এই অংশে তুলে ধরা হবে যে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র রামায়ণ অনুসারে গোমাংস ভক্ষণ দূরের কথা মাংস ভক্ষণ তো হাস্যকর ব্যাপার মাংসকেই অপবিত্র বস্তু মনে করতেন চলুন তাহলে দেখি প্রিয় দর্শক তাহলে আশা করি এতক্ষণে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে শ্রী রামচন্দ্র গোমাংস ভক্ষণ তো দূরের কথা মাংস ভক্ষণই করতেন না আরেকটি কথা সেটা হচ্ছে যে শ্রী রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম তিনি হচ্ছেন পুরো মানব জাতির একজন আদর্শ ব্যক্তিত্ব তো যেখানে একজন আদর্শ ব্যক্তিত্ব মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র তিনি যেখানে মানুষকে শিক্ষা দিচ্ছেন সেখানে তিনি যদি প্রাণী হত্যা বা কোনো প্রাণীর মাংস আহার করেন তাহলে সাধারণ মানুষ তার কি অনুসরণ করবেন ভগবত গীতায় বলা হয়েছে যত যত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এবং ইতরজন সযত প্রমাণং কুরুতে অনুবর্ততে অর্থাৎ যত যত আচরতি শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেমন যেমন আচরণ করেন তত্তৎ এব ইতরজন অর্থাৎ সাধারণ মানুষ তারই অনুসরণ করেন তাহলে ভগবান শ্রী রামচন্দ্র যিনি মর্যাদা পুরুষোত্তম তিনি যদি মাংস ভক্ষণ করেন বা করতেন তাহলে তো যারা সাধু মহা মহাপুরুষ যোগী বা রামচন্দ্রের ভক্ত বা স্বামীজি হ্যাঁ যারা আছেন তারাও তাহলে এগুলো ভক্ষণ করতেন শ্রী রামচন্দ্রকে অনুসরণ করে কিন্তু তারা তো এগুলো করেন না কেন কারণ শ্রী রামচন্দ্র মাংস ভক্ষণ করেননি কারণ ভগবান শ্রীরামচন্দ্র ভালো করে জানতেন যে আজকে আমি যা করব পরবর্তীতে মানুষ তা অনুসরণ করবে সুতরাং তিনি এমন কিছু করবেন না যা পরবর্তীতে যোগী সাধক সাধু মহাপুরুষ হ্যাঁ তা অনুসরণ করুক খারাপ জিনিসগুলো তাই শ্রী রামচন্দ্র কখনোই মাংস ভোজন করেননি বরং তিনি কি করেছেন সাত্বিক আহার করেছেন সাত্বিক জীবনযাপন করেছেন যা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাহলে এখন বলবেন যে সপ্ত গুণের সাত্ত্বিক খাবারের কি প্রয়োজন চলুন আমি আপনাদের এই বিষয়টি পরিষ্কার করার জন্য শ্রীমৎ ভগবত গীতায় নিয়ে যাব তো চলুন শ্রীমৎ ভগবত গীতায় আমরা দেখব যে ভগবত গীতায় কি বলা হচ্ছে চলুন প্রিয় দর্শক এটা হচ্ছে শ্রীমদ ভগবত গীতা যথাযথ এই শ্রীমৎ ভগবত গীতার যথাযথতে আপনারা যদি যান তাহলে দেখবেন উক্ত শ্রীমদ্ ভগবত গীতার সতেরো অধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা সতেরো অধ্যায় উক্ত ভগবত গীতার সতেরো অধ্যায়ের আট সংখ্যক শ্লোক দেখি এখানে বলা হচ্ছে যে আয়ু সত্য বল আরোগ্য সুখপ্রীতি বিবর্ধনাহা রস্যাহা স্নিগ্ধাহা স্থিরা হৃদ্যা আহারাহা সাত্বিক প্রিয়াহা অর্থাৎ এর অনুবাদ দেখুন বলা হচ্ছে যে সমস্ত আহার আয়ু সত্য বল আরোগ্য সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী ও মনোরম সেগুলি সাত্বিক লোকদের প্রিয় তাহলে প্রিয় দর্শক আপনারা আশা করি ইতিমধ্যে বুঝে গেছেন যে সাত্বিক আহার বলতে আসলে কি বুঝায় দেখুন এখানে বলেই দিচ্ছে যে সমস্ত আহার আয়ুবর্ধক সত্যবর্ধক অর্থাৎ মানে সত্যগুণ বৃদ্ধি করে বলবর্ধক আরোগ্য বিধান করে সুখ বর্ধন করে প্রীতি বর্ধন করে রসযুক্ত স্নিগ্ধ অর্থাৎ কোমর স্থায়ী হ্যাঁ অর্থাৎ কিনা হচ্ছে দীর্ঘস্থায়ী হবে মনোরম হবে সেগুলি হচ্ছে সাত্ত্বিক লোকদের প্রিয় এখন প্রশ্ন হচ্ছে শ্রী রামচন্দ্র যদি মাংস ভক্ষণ করতেন তাহলে তিনি এই সাত্বিক আহারীদের মধ্যে থাকতে পারতেন না কারণ এই সাত্বিক আহারীদের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে আয়ু সত্য বল আরোগ্য সুখ প্রীতি বর্ধনকারী রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী মনোরম খাবার হচ্ছে সাত্বিক লোকদের প্রিয় কিন্তু গোমাংসের কথা বলছেন গোমাংস যেটা হাই প্রোটিন যুক্ত খাবার যাদের প্রেশার রোগী যারা তারা এটা খেলে তাদের সমস্যা আছে হ্যাঁ অথবা যাদের হার্টের সমস্যা বা অন্যান্য সমস্যা তাদের জন্য সমস্যা আছে তো এইগুলো আরোগ্য বিধান কি করে করবে এগুলো তো মানুষের আরো সমস্যা সৃষ্টি করবে তো যেখানে বলা হচ্ছে সাত্বিক আহার মানে হচ্ছে আয়ু সত্য বল আরোগ্য সুখ ও প্রীতি বর্জন করবে যেখানে মাংস ভক্ষণটাই হচ্ছে রাক্ষসোচিত ব্যাপার প্রাণীকে দুঃখ দেওয়ার একটা ব্যাপার সেখানে সেটা সত্যগুণ এর সত্যগুণের ব্যাপার কি করে হয় তাই শ্রী রামচন্দ্র সাত্বিক আহার করতেন এবং সাত্বিক আহার বলতে যা বোঝায় গোমাংস ভক্ষণ বা মাংস ভক্ষণ তার মধ্যে পড়ে না আর শ্রীরামচন্দ্র যেহেতু হচ্ছে একজন শ্রেষ্ঠ ব্যক্তি এবং শ্রেষ্ঠ ব্যক্তি যা করে সাধারণ মানুষ তার অনুসরণ করে তাই সাধারণ মানুষদের শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই তিনি মাংস মাংসমক্ষণ নামক কোনো কর্ম করবেন না যা মানুষ অনুসরণ করে পথভ্রষ্ট কিংবা বিপাকে পড়বেন তাহলে উক্ত ভগবত গীতাতেই যখন সাত্বিক আহারের কথা বলা হচ্ছে এবং যারা সাত্বিক ব্যক্তি তারা সাত্বিক আহারই করেন শ্রীরামচন্দ্র কি দলে রাজসিক ব্যক্তি না তামসিক ব্যক্তি উনি রাজসিক ব্যক্তিও নন তামসিক ব্যক্তিও নন তাহলে উনি কোন ধরনের ধরনের ব্যক্তি আমরা জানি উনি সাত্ত্বিক ব্যক্তি তাহলে যিনি সাত্ত্বিক ব্যক্তি তিনি কি করে মাংস ভোজন করবেন কি করে গোমাংস ভক্ষণ করবেন গো দেবতাকে হ্যাঁ, হত্যা করে যে যে গো দেবতা স্বয়ং ভগবানের প্রিয় সেই বা বিষ্ণুর প্রিয় সেই গো দেবতাকে হত্যা করে তিনি বিষ্ণুর অপ্রিয় কার্য করবেন তিনি তো মানব জাতির পথ প্রদর্শক তাই নয় কি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ তাহলে দেখুন ভগবত গীতা অনুসারেও তিনি কখনো মাংস ভক্ষণ করেননি এবার চলুন আমি আপনাদের দেখাবো যে ভগবত গীতার আরেকটি শ্লোক যেটাতে উল্লেখ আছে যে সত্যগুণ এর প্রয়োজন কেন আমরা এবার দেখব যে আসলে সত্যগুণের কেন প্রয়োজন আর এই সত্যগুণের খাবার সাত্ত্বিক খাবারই বা কেন প্রয়োজন দেখুন আমরা চলে এসেছি প্রিয় দর্শক ও শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীমদ ভগবত গীতার গুণত্রয় বিভাগ যোগ মানে হচ্ছে চোদ্দ অধ্যায় চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ তো এই চোদ্দ অধ্যায়ের গুণত্রয় বিভাগ যোগে আমরা দেখতে পাচ্ছি যে ছয় নম্বর শ্লোকে অর্থাৎ ষষ্ঠ সংখ্যক শ্লোকে বলা হচ্ছে তত্র সত্যম নির্মলত্বাৎ প্রকাশকম অনাময়ম সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চ অনঘ তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক উক্ত ভগবত গীতার গুণোত্তর বিভাগযোগের ছয় নম্বর শ্লোকে বলছে আমরা যদি অনুবাদটা দেখি দেখুন বলছে হে নিষ্পাপ এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে অর্থাৎ জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব নানা রকমের তার মধ্যে যারা সুখী এবং যারা হচ্ছে জ্ঞানী মূলত তাদের মধ্যে এই সত্যগুণ দেখা যায় তো এই জন্য আমাদের মুক্তি লাভের জন্য এই সত্যগুণের বিশেষ প্রয়োজন তো শ্রী রামচন্দ্র যেহেতু উনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি তাই উনি যদি মুক্তি লাভের জন্য সত্যগুণ আচরণ না করেন তাহলে মানুষ ওনাকে দেখে কি শিখবে অতএব তিনি সত্যগুণ আচরণ করতেন এবং সত্যগুণ বলছে যে এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ হচ্ছে নির্মল অর্থাৎ সত্য রজতম তিনটি গুণের মধ্যে সত্যগুণ হচ্ছে নির্মল তো শ্রীরামচন্দ্র যদি সত্যগুণের আচরণ না করেন নির্মল না হন তাহলে উনি অন্যকে কি করে সত্যগুণ আচরণ করতে দিবেন আর যেহেতু আমরা শ্রীমৎ ভগবত গীতার উক্ত শ্লোকে দেখতেও পেলাম যে আসলে সেই উক্ত শ্লোকে যেখানে সাত্বিক আহারের কথা বলা হচ্ছে সেই সাত্বিক আহারেও আমরা দেখতে পেলাম যে শ্রী রামচন্দ্র সাত্বিক আহার করতেন তো কেন আহার করতেন কারণ উনি নিজেই কি ছিলেন সাত্বিক সত্যগুণ সম্পন্ন ছিলেন যেহেতু উনি নিজে সত্যগুণ সম্পন্ন ছিলেন তাই অবশ্যই উনি গোমাংস ভক্ষণ করবেন না কারণ গোমাংস ভক্ষণ করলে কি হবে না সত্য গুণে থাকা হবে না যেহেতু উনি শ্রীরামচন্দ্র সাক্ষাৎ ভগবান তো যেহেতু উনি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মনুষ্য রূপে এসেছেন তাহলে উনি অবশ্যই এমন কোনো কাজ করবেন না যেগুলো সত্য গুণের বিপরীত হবে অন্তত পক্ষে তাই তিনি কি করবেন না মাংস ভক্ষণ করবেন না আর মাংস ভক্ষণ যে পাশবিক মনোবৃত্তির ফলে এই ধরনের কার্য করা হয় তাও কিন্তু এই ভক্তিবেদন্ত প্রভুপাত এই গীতা যথাযথের তাৎপর্যে এই শ্লোকের তাৎপর্যে তা উল্লেখ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমরা ভগবত গীতা থেকেও দেখতে পেলাম যে কোনোভাবেই শ্রী রামচন্দ্র মাংস ভক্ষণই করতে পারে না যে কোনো প্রাণীর মাংস হোক না না কেন অত অতএব যারা এই শ্রীরামচন্দ্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে এসে বলার চেষ্টা করছেন যে শ্রীরামচন্দ্র নাকি গোমাংস ভক্ষণ করেছেন তারা মূলত প্রকারান্তরে বোকার স্বর্গেই বাস করছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের আরেকটা রেফারেন্স দিচ্ছি দেখুন এটা হচ্ছে শ্রী রামায়ণেরই একটি শ্লোক এই রামায়ণে এটা বলছে একচল্লিশ নম্বর শ্লোকে দেখুন বলছে ন মাংসং রাঘব ভুঙ্গুতে ন চৈব মধু সেবতে বর্ণং বিহিতং নিত্যং ভক্তমশ্নতি পঞ্চমম অর্থাৎ এখানে বলছে ন মাংসং রাঘব ভুঙ্গতে অর্থাৎ রঘুকুলের কেউই মাংস ভক্ষণ করেন না ন চৈব মধু সেবতে মধুও সেবন করেন না বর্ণং সুবিহিতং নিত্যং ভক্তম অস্নাতি পঞ্চম অর্থাৎ ভক্তিপূর্ণ যে সমস্ত দ্রব্য যেগুলো ভগবানকে ওনারা অর্পণ করতেন সেই সব যজ্ঞবিহিত বন্য ফলমূলাদি ওনারা ভক্ষণ করতেন সেটা এখানে স্পষ্ট প্রমাণ হয়ে গেল আবারও যে তিনি মাংস ভক্ষণ করেন না তো প্রিয় দর্শক আমরা যদি রামায়ণের সুন্দরকাণ্ডের ছত্রিশতম স্বর্গের আমরা যদি পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ নম্বর শ্লোকটি দেখুন বলছে কি আরো এক সময়ে একটি কাক শুষ্ক করিবার জন্য বিস্তারিত হরিণ মাংস এক আশ্রমের দিকে লইয়া যাইতেছিল তাহা দেখিয়া আমি অর্থাৎ শ্রীরামচন্দ্র বলছেন আমি লষ্ট্র অর্থাৎ কিনা ঢিল ক্ষেপণ করিয়া তাহাকে তাড়না করিয়াছিলাম কাকটি আমাকে রাগান্বিত করিবার জন্যই যেন সেখানেই পরিপীড়িত করিতে লাগিল এবং বলপূর্বক সেই মাংসখণ্ড লইয়া যাইতে লাগিল তাহলে প্রিয় দর্শক আমরা আরও সুস্পষ্ট ভাবে দেখলাম যে শ্রী রামচন্দ্রকে গোমাংস তো দূরের কথা মাংস ভক্ষণও দূরের কথা মাংস স্পর্শ করাটাও যে অপবিত্র অস্পৃশ্য বস্তু মাংস সেটা কিন্তু উনি ব্যবহারিকভাবে আচরণও করে গেছে সে কারণে আমরা উক্ত রামায়ণে দেখতে পাচ্ছি দেখুন একটা কাক যখন একটা হরিণের মাংসখণ্ড আশ্রমের দিকে নিয়ে আসতেছিলেন তখন শ্রী রামচন্দ্র উক্ত হরিণের মাংসখণ্ড থেকে আশ্রমকে পবিত্র রাখার জন্য কি করছিলেন একটি ঢিল নিয়ে কাককে তাড়না করছিলেন তাহলে শ্রী রামচন্দ্র সম্পর্কে যারা মিথ্যা দোষারোপ করার অপচেষ্টা করছেন যে শ্রী রামচন্দ্র নাকি মাংস ভক্ষণ করতেন দুঃখিত মাংস ভক্ষণও না গো মাংস ভক্ষণ করতেন তারা কত বড় বোকার স্বর্গে বাস করছেন এবং ডাক্তার জাকির নায়কের ন্যায় ভণ্ড মিথ্যাচারী ও প্রতারকের কর্ম করছেন তা আপনারা স্পষ্টভাবেই বুঝতে পারছেন তাহলে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমি প্রমাণ করে দিলাম শ্রী রামচন্দ্র কখনোই গোমাংস ভক্ষণ দূরের কথা মাংস ভক্ষণই করেননি এখানে ব্রাদার রাহুলের যে মিথ্যাচারিতা কপটতা ভণ্ডাম প্রতারণা তা দিবালোকের ন্যায় সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল এবং সেই সাথে ব্রাদার রাহুলকে পরবর্তীতে ভণ্ডাম ও মিথ্যাচার না করে বিস্তারিত ও ভালোভাবে জানার জন্য নির্ভরযোগ্য সংগঠন যেমন শ্রী রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ তথা প্রণব মঠ এছাড়া গৌরীয় মঠ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কন সহ বিভিন্ন সংগঠনের নিকট হতে এবং বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায় গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় রামানুজ সম্প্রদায় প্রভৃতি সম্প্রদায়ের নিকট থেকে সনাতন ধর্ম বিষয়ে জ্ঞান লাভের বিশেষ অনুরোধ রইল কিন্তু মিডিয়াতে এসে ভণ্ড জাকির নায়ক সাহেবের মতো সনাতন ধর্ম সম্পর্কে ভালোভাবে না জেনে ভণ্ডামো না করার ও হুঁশিয়ারি রইল পরিশেষে মুহূর্ত উপযোগী এই গানটি হোক বিনোদন নমস্কার বলো হরি বল হরি বল বলো হরি বল হরি বল বলো হরি বল গেল ফেসে গেল রামের ঢোল বলো হরি বল হরি বল